বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় ও অসীম দয়াময় আল্লাহর নামে শুরু করছে আমার এ চ্যানেলটি সকলকে দেখার আমন্ত্রণ রইল حبيبي حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জামি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জামি তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হল জালা তোমার প্রেম বিরহে আজ দুনিয়া হল জালা ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া حبيبي حبيبي حبيبي حبيبي يا يا يا يا رسول رسول رسول رسول الله الله الله الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله আরো বেরোই মরুর বুকে ফুটালে ফুল শাখে শাখে আরো ওই মরুর বুকে ফুটালে ফুল সাথে সাথে সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো জালা সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো জালা ইয়া حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي